ওকে আজকে আমি একটা টপিক নিয়ে ক্লাস করতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত ব্যাকলিংয়ের কাজগুলো আমরা যেমন PBN block commenting link building তারপরে আপনার article submission web two point zero backlink এগুলো আমরা করব দেন একটু যদি আমরা ফাইবার মার্কেট প্লেসে যাই যেহেতু আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করি ফাইবার আমি যদি ফাইবার লিখে সার্চ করি এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস এখানে আমাদের সকল স্টুডেন্টরা মূলত কাজগুলো করে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমরা যে কাজগুলো এখন শিখব সেই কাজটা দুই রকমভাবে করা যায় একটা হচ্ছে অর্গানিকভাবে এবং আরেকটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে করা হয় কিন্তু সফটওয়্যারের মাধ্যমে যেটা করবেন সেটাও অর্গানিকই হবে কিন্তু সেটা আপনাকে রবটে অটোমেটিকলি সাইন আপ করে দেবে যেমন আপনার একটা মানে ওয়েবসাইটে সাইন আপ করতে একটা বিশাল একটা সময়ের প্রয়োজন হয় কিন্তু এই কাজটা শেখার পর বা আমরা যে কাজটা শেখাবো আজকে সে কাজটার মধ্যে এই সাইন আপের প্যারা থাকবে না সাইন আপ কিন্তু মানে একটা ওয়েবসাইটে ভেরিফিকেশন কোড অনেক ঝামেলা করে তো আপনার এই ঝামেলাটা পোহাতে হবে না একদম ইজিভাবে আপনি সাইন আপ হয়ে যাবে আপনি শুধু লিডগুলা কালেক্ট করে করে আপনি যেটা করবেন পোস্ট করবেন আর কোনো কাজ নাই ঠিক আছে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কাজটা কি আর আমরা যে কোনো যেগুলো কাজগুলো আমরা শিখবো সেগুলোর কাজের মার্কেট প্লেসে কী পরিমাণ চাহিদা আছে সেটা আমি দেখাবো আমরা যদি যাই পিবিএন অথবা লিঙ্ক বিল্ডিংয়ে যদি যাই আমি লিঙ্ক অনেকে আছে এরকম এই কাজগুলো মূলত করে থাকে ঠিক আছে আপনি দুইভাবেই করতে পারেন কোনো সমস্যা নাই link building building job okay link building লিখলে আপনি চলে আসতে পারবেন ফাইবারের সার্ভিসগুলো দেখতে পারেন মেবি আমি ভুল লিখছি লিঙ্ক বিল্ডিং ওকে এখানে সরি বিল্ডিংটা আলাদা হবে এসিও লিঙ্ক বিল্ডিং অথবা লিঙ্ক বিল্ডিং লিখলে হবে এবার দেখেন টোটাল এই সার্ভিসগুলো তিন হাজার সার্ভিস আছে ফাইবার কিন্তু এই সার্ভিসটা খুবই পছন্দ করে আর এই শুধু এই একটা ক্যাটাগরি ছোট্ট একটা ক্যাটাগরি এই কাজটা শিখে কিন্তু মাসে ভালো টাকা আর্ন করা যাবে যদি আপনি ফাইবারের গিক এখানে পাবলিশ করে মোটামুটি সিস্টেম করতে পারেন তাহলে করা যাবে আর এখানে অবশ্যই সময় দিতে হবে ধৈর্য দিতে ধৈর্য থাকতে হবে ফাইবারে এখানে দেখেন এই মেয়েটা শুধু লিঙ্ক বিল্ডিংয়ের কাজ করতেছে এখন বর্তমানে সাঁত্রিশটা অর্ডার রানিং আছে আপনি যদি অ্যাভারেজ পঞ্চাশ ডলার করে ধরেন তাহলে কিন্তু এখানে বিশ্ব মানে হিউজ একটা অ্যামাউন্ট তিনি কিন্তু ইনকাম করতেছে বা তার কাজ রানিং আছে এখানে বেসিক প্যাকেজ কিন্তু তার বিশ ডলার বিশ ডলারে তিনি কি করবে এখানে বিশ ডলারে তিনি পঞ্চাশটা ব্যাকলিং দিবে মানে পঞ্চাশটা ব্যাকলিং এর কাজ করবে মানে পঞ্চাশটা ব্যাকলিং করবে মানে লিঙ্ক বিল্ডিং করবে আর কি আর স্ট্যান্ডার্ডে করবে হচ্ছে একশো বিশটা লিঙ্ক বিল্ডিং এটা করতে আপনার আমি যে সিস্টেমটা দেখাবো সেটা আপনাকে সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগতে পারে দুই ঘন্টায় আপনি মোটামুটি চার পাঁচ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রিমিয়াম হচ্ছে পঁচাত্তর ডলার চোদ্দো দিন সময় নেবে কাজ করবে হচ্ছে একশো আশিটাই ব্যাকলিং করবে আর কি হাই কোয়ালিটি তো এই কাজগুলো কিন্তু আপনি অনায়াসেই করতে পারেন এই মেয়েটার মোটামুটি দুই হাজার তিন হাজার ডলারের কাজ চলতেছে আর কি অ্যাভারেজ আপনি যদি মনে করেন তো এই কাজগুলো শিখে কিন্তু আপনি অনায়াসে ভালো টাকা আর্ন করা পসিবল এখানে দেখেন এই মেয়েটা যদি আমি দেখি তিনি আসছে কত সালে আর এখানে যারা এসির কাজগুলো করে তাদের কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এখানে ভালো পজিশনে আসা যায় কিন্তু সবাই এগুলো কাজ করে না ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আমরা যেমন অন্য অন্য কাজগুলো আমরা বেশি ফোকাস করি কিন্তু এসির কাজগুলো করতে একটু প্যারা আছে সেই জন্য আসলে করতে চায় না আর এই কাজটা কিন্তু লং টাইম কাজ হয় একটা বাইরে কাজ করলে আবার কাজ দেয় ঠিক আছে আর একটা ওয়েবসাইট কখনোই মানে লিঙ্ক বিল্ডিং ব্যাকলিং ছাড়া কিন্তু কখনোই গুগলের প্রথম পৃষ্ঠায় টিকে থাকা কিন্তু কখনোই পসিবল না ঠিক আছে তাকে মানে তার ওয়েবসাইটটা গুগলের প্রথম পৃষ্ঠায় ধরে রাখতে গেলে আপনার এই কাজগুলো করতে হবে তাহলে করতে হলে তো অবশ্যই আপনার একজন ব্যাকলিং বা একজন এসি এক্সপার্টের প্রয়োজন হবে এটা তো সবাই জানে তো এই কাজগুলো করতে পারেন যেমন লিঙ্ক বিল্ডিংয়ের সার্ভিস দেখেন এখানে তিন হাজার আছে আপনি যদি প্রতিযোগিতামূলকভাবে দেখেন যেমন অনলাইন সার্ভিসগুলো দেখেন তাহলে কিন্তু এখানে খুবই কম মাত্র তিনশো আটান্নটা কিন্তু সার্ভিস অ্যাভেলেবল আছে এখানে কিন্তু যে কোনো সময় আপনি ফার্স্ট পিসটায় চলে আসতে পারবেন ঠিক আছে এই একটা দেখলাম হচ্ছে লিঙ্ক বিল্ডিং এই কিওয়ার্ডটা হচ্ছে paste guest guest guest post okay guest post guest post লিখলে বুঝতে পারেন গেস্ট পোস্টের সবচেয়ে দাম বেশি হয় গেস্ট পোস্টের এটা করেও কিন্তু আপনি ভালো টাকা আর্ন করা পসিবল গেস্ট পোস্টিং যদি আপনি লেখেন এখানে দেখেন তিরিশ ডলার থেকে শুরু হয়েছে একশোটা গেস্ট পোস্টিং লিখে দেবে তিরিশ ডলার মোটামুটি আঠাশশো টাকা দেখেন গেস্ট পোস্টিংয়ের কাজ কীরকম চলতেছে সাতান্নটা কাজ চলতেছে তিরিশ ডলার করে যদি ধরেন দেখেন কত এখানে দুইশো মানে পঞ্চান্নটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ আমরা জানি স্ট্যান্ডার্ড প্যাকেজটা কিন্তু সবচেয়ে বেশি সেল হয় আপনি যদি এখানে দুইশো মানে পঞ্চাশ ডলার করে ধরেন তাহলে এভারেজ কিন্তু এখানে তার দুই তিন লক্ষ টাকার কাজ চলতেছে শুধু এটাই করতেছে গেস্ট পোস্টিং আর আমরা আজকে যে কাজটা শিখবো একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন যেমন পিবিএন বলেন গেস্ট পোস্টিং বলেন তারপরে হচ্ছে আপনার লিঙ্ক বিল্ডিং এসি do follow backlink profile backlink web two point zero directory submission social bookmarking everything যতগুলো আপনি সার্চ করেন না কেন ওয়েব টু পয়েন্ট জিরো যদি দেখেন web two point zero two point zero যদি লিখে সার্চ করেন টু পয়েন্ট জিরো এটা লিখে যদি সার্চ করেন তাহলে এটারও কিন্তু প্রচুর ডিমান্ড কাজের চাহিদা ঠিক আছে দেখেন এক হাজার সার্ভিস আমরা যেগুলো কাজ শিখবো না কেন যদি আপনি শুধু ব্যাকলিং নিয়ে পড়ে থাকেন সারাদিন এখান থেকে ভালো কিছু করা পসিবল তো যাই হোক আমরা কাজটা শিখ শিখবো আজকে তো তারপরে আপনি চাইলে মার্কেট প্লেসে সার্ভিসগুলো দিতে পারেন তো আমরা এই কাজটা শেখার জন্য আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে সরাসরি ব্যাকলিং অথবা আপনি সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন তো আমি সফটওয়্যারের মাধ্যমে যেহেতু করতে চাচ্ছি আজকে চাচ্ছি যে রবটে আমাকে সাইন আপ করে দেবে এরকম একটা সফটওয়্যার আমি বের করব বা এরকম একটা সফটওয়্যার আমি ই করব আর কি দেখাবো যার মাধ্যমে আপনি করে ফেলতে পারবেন সহজে ওকে তো এই কাজগুলো সিম্পলি যেন হয় যেহেতু যুগ এখন অনেকটুকু আপডেট হয়ে গেছে তো আমাদের আগের মতো সময় নাই যে ব্যাকলিং আস্তে আস্তে করব। কিন্তু হ্যাঁ একটা প্রশ্ন থাকে যে এইভাবে কাজ করলে কি আপনি কোনো প্রবলেমের সম্মুখীন হবে হবে কিনা অথবা আপনাকে গুগল পান্ডা পিং থেকে কী কী এগুলার থেকে রিস্ক আছে কিনা বা আপনার ওয়েবসাইট থেকে গুগলের প্রথম থেকে পৃষ্ঠা থেকে যদি আপনি এই কাজগুলো করেন সরাই দেবে কিনা বা স্পামিং হবে কিনা এরকম কোনো প্রবলেমই নাই আপনি ইজিভাবে করে ফেলতে পারবেন এটা সম্পূর্ণ ম্যানুয়ালে ওয়ার্ক ওকে এই কাজটা করার জন্য আপনাকে একটা সফটওয়্যার লাগবে নাম হচ্ছে মানি রোবট ওকে আপনি লিখবেন মানি মানি রবট ওকে দেখি পাই কিনা রবট রবট এটা লেগে সার্চ করবেন মানি রবট এটা আপনি খুব দ্রুত পেয়ে যাবেন প্রথম একটা সাইট পাবেন এখানে বলা আছে ইউর এসিও সফটওয়্যার ওকে এটা e এসিও সফটওয়্যারের জন্য তো আমি এখানে ক্লিক করলাম আপনি শুধু একটা এল লিখলেও কিন্তু এখানে চলে আসতে পারেন মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে পেড সফটওয়্যার এখানে কোনো রিস্ক নাই ঠিক আছে পেড সফটওয়্যার মানেই হচ্ছে রিস্ক নাই তো এখানে দেখেন ট্রায়াল আছে সাত দিন আপনি ট্রায়াল ফ্রিতে সাত দিন ব্যবহার করতে পারবেন তারপরে কিন্তু আপনাকে প্রিমিয়াম কিনতে হবে আমরা এমন সিস্টেমে কাজ করব যাতে আমাদের কখনোই যেন প্রিমিয়াম না লাগে ঠিক আছে আমরা ট্রায়াল দিয়েই করবো সারা জীবন কাজ ওকে তো এখান থেকে আমি ডাউনলোড করে ফেলি ডাউনলোডে ক্লিক করলাম ট্রায়ালে কীভাবে এটা সাইন আপ করতে হয় সেটা আমি দেখাতেছি সমস্যা নাই who is the money robot SEO software এটা এসিও সফটওয়্যার e আপনি ভালো করে পড়ে নিতে পারবেন ডিটেলসগুলো এটা অনেক বড় বড় ইউটিউবার আছে যারা এই কাজগুলো করতেছে এই সফটওয়্যার দিয়ে তো যাই হোক এবার আমি সফটওয়্যারটা যেহেতু আমাদের কাজ ইনস্টল হয়ে গেছে আমি চাচ্ছি যে এই সফটওয়্যারটা আমি ই করব ইনস্টল করব ওকে ইনস্টল করি ইনস্টলে ক্লিক করলাম ওপেন করি এই এরকম একটা ইন্টারফেস আসবে মানে লোগো আসবে আর কি ঠিক আছে সফটওয়্যারের আইকনটা এরকম তো এটার মধ্যে ক্লিক করবেন ডাবল ক্লিক করলে রান লেখা আসবে রান করবেন রানে ক্লিক করি okay yes okay accept agreement okay accept agreement okay next next করব নেক্সট করব নেক্সট করব নেক্সট করব ইনস্টল ওকে ইনস্টল হয়ে গেল এখানে সবগুলোই আসবে আর কি একটু সময় লাগবে ঠিক আছে এখানে অনেকগুলো সফটওয়্যারে অটোমেটিকলি চলে আসতেছে এখানে অনেক কিছু চলে আসে ঠিক আছে অনেক কিছু চলে আসে এটা হচ্ছে মেন সফটওয়্যার তো এটা ইনস্টল হয়ে যাক ফিনিশ করে দিই তো এবার আমি এটা ওপেন করব এখানে অবশ্যই সাইন আপ করতে বলবে ঠিক আছে তো আমি ওপেন করে ফেলি ওকে একটু সময় লাগবে যদিও এখানে বলতেছে পার্সেস কোড দিতে ঠিক আছে একটু ঝামেলা আছে কিন্তু ওকে বুঝতে পারছি এখান থেকে দেখেন এখানে লাইসেন্স ছাড়া কিন্তু আপনাকে ঢুকতে দিতেছে না ঠিক আছে আমরা যেহেতু সাত দিনেরটা ইউজ করব ইয়েস উপরে দেখেন একটা লেখা আছে yes do not have account click here okay এখানে ক্লিক করতে পারেন ট্রায়াল ওকে ট্রায়াল সাত দিনের জন্য ইউজ করবো যেহেতু ট্রায়াল ইউজ করতে হবে তো আমি এটা একটু মিনিমাইজ করে রাখি মিনিমাইজ করে আমি আমার ক্রোমো সফটওয়্যারে যাই এখানে আমি চাচ্ছি যে আমি টেন মিনিট যে জিমেলগুলো আছে আমি ওইগুলো ইউজ করব যাতে আমার কোনো জিমেলে যেন কোনো সমস্যা না হয় আপনি সাত দিন পর পর জিমেল চেঞ্জ করবেন ঠিক আছে টেন মিনিট জিমেলে এখানে আসলাম এটা আপনি দশ মিনিটের জন্য অ্যাক্সেস পেয়ে যাবেন এই জিমেলের এখানে কোনো মেসেজ আসলে আপনি সেটা দেখতে পারবেন আর কি তো আমি এখান থেকে নিয়ে নেই টেন মিনিট জিমেলের এখানে কপি করলাম কপি করে এবার আমি এখানে লিঙ্কটা মানে আমার জিমেলটা দিয়ে দিলাম দিয়ে এবার ক্রিয়েট অ্যাকাউন্টকে ক্লিক করব ওকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে বলতেছি your account has been created okay এটা আমাদের সাবমিট হয়ে গেছে মানে অ্যাকাউন্টটা হয়ে গেছে তো এবার আমাকে যেটা করতে হবে তারা আমাকে অটোমেটিকলি একটা এস এম এস পাঠিয়ে দিয়েছে ঠিক আছে আমার সব এই এখানে দেখেন এটা আমি সাইন আপ করবো সাইন আপের সব কিছু এখানে দিয়ে দিয়েছে দেখেন ইমেল হচ্ছে এটা আমাদের এটা আমাকে একটা লাইসেন্স তারা জেনারেট করে দিয়েছে অটোমেটিকলি যেটার মাধ্যমে আমি ইনটা করে ফেলতে পারবো তো এটা দেওয়ার পর এবার আমি এটা এখান থেকে দিয়ে দিব ঠিক আছে এখানে আমি এই এটা হচ্ছে আমার লাইসেন্স লাইসেন্স কোডটা আমি এখানে দিয়ে দিলাম নিচে দিয়ে এবার আমি ওকেতে ক্লিক করব ওকে আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভেট হয়ে যাবে এখন মোটামুটি আমরা সাত দিন এটা সাত দিন আমরা চালাইতে পারবো ঠিক আছে তারপরে আপনি আবার সাইন আউট করে অথবা আপনি সফটওয়্যারটি আনইনস্টল করে আবার আপনি সেমভাবে অন্য একটা জিমেল জেনারেট করে আপনি এখানে সাইন আপ করবেন আবার আপনি চলতে পারবেন সাত দিন ঠিক আছে কোনো টেনশন নাই আপনাকে টাকা দেওয়ার কাজ করতে হবে না তো এটা আমাদের কিছুটা সময় লাগবে এটা আপডেটিং নিতে কিছুটা সময় লাগে আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ হাসিবুর হ্যাঁ, কোনো সমস্যা আছে বুঝতে পারতেছে বিষয়টা ওকে হ্যাঁ, একটু সময় লাগবে একটু আমরা অপেক্ষা করি ঠিক আছে এটা বেটার হবে তো আমার এই ট্যাপগুলো আমার লাগতেছে না আপাতত আমি এগুলো কেটে দিতে পারি কোনো সমস্যা নাই এগুলো আমাদের লাগতেছে না ট্যাপগুলো তো আমি এখানে ডাইরেক্ট আমার কম্পিউটারে চলে আসলাম লোডিং লাইসেন্স লোড নিতেছি একটু লোড নিতে একটু সময় লাগবে তাছাড়া কাজ করতে সময় লাগে না খুব একটা তো দশ দশ পার্সেন্ট হয়ে গেছে তাড়াতাড়ি হ্যাঁ এবার হয়ে গেছে দেখেন কমপ্লিটলি হয়ে গেছে এবার ওপেন হয়ে যাবে অটোমেটিকলি হয়ে যাওয়ার কথা <laughs> দেখি হয় কিনা ওকে আবার নিতেছে ওকে পনেরো পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে গেছে এইবার দেখেন এটা হচ্ছে আমাদের ওকে ওকে ওকে এনজয় ওকে সমস্যা নাই এবার দেখেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এটাই আমাদের ড্যাশবোর্ড এখান থেকে আমাদের কাজগুলো করতে হবে তো ধরেন আমি চাচ্ছি যে সোশ্যাল বুক মার্কিং করতে তাহলে আপনাকে কী করতে হবে সোশ্যাল বুক মার্কিং এখানে দেখেন একটু ড্যাশবোর্ডগুলো দেখে রাখেন আমাদের যতটুকু দরকার জাস্ট অতটুকুই আমরা করব ওকে কোনো বাড়তি কাজ করার দরকার নেই এখানে দেখেন নিউ টাক্স নামের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি এই সাইটের মাধ্যমে আপনি কি কি করতে পারবেন দেখেন এসিওর যতগুলো পার্ট আছে সবগুলো আপনি করতে পারবেন ওয়েব ডাইরেকশন মানে ডিরেক্টরিস ইউকে আর্টিকেল সাবমিশন করতে পারেন ইউকে ভিডিয়াতে press release article direction from from profile তারপরে social bookmarking social network post তারপরে সোশ্যাল লাইক অ্যান্ড শেয়ার তারপরে social bookmarking web two point zero তারপরে web two point zero blogging posting এটা হচ্ছে ওয়েব টু পয়েন্ট জিরো এটা প্রোফাইল ব্যাকলিং মানে প্রোফাইল ব্যাকলিং যেহেতু আমার দরকার হচ্ছে bookmarking social bookmarking তাহলে আমি এখানে ক্লিক করলাম সোশ্যাল বুক মার্কিং মানে লিঙ্ক বিল্ডিং আর কি ব্যাকলিং তো আপনি এখানে ক্লিক করলেন আমি এটা সিলেক্ট করলাম ওকে এখানে আমার এইগুলো শিট তৈরি হয়ে গেল এখানে অটোমেটিকলি তারা অনেকগুলো সাইটের লিস্ট দিয়ে দিছে এখানে পিয়ার মানে পেজ র্যাঙ্ক দেখছেন কত একটু এখানে যদি আরও ডিটেলস দেখতে চান এখানে আপনি দেখতে পারবেন এখানে আপনার তারা এই সাইটগুলোতে আপনার অ্যাকাউন্টগুলো করে দিয়ে দিবে আপনি এখানে মোটামুটি অনেক সাইটের লিস্ট আছে ঠিক আছে অনেকগুলো জেনারেট আছে ঠিক আছে তা এখানে কিভাবে কাজ করে ধরেন আপনার একটা এটা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং এখানে আপনি একটা যে কোনো একটা নাম দিতে পারেন ঠিক আছে এটা কোনো বিষয় না এখানে আপনার enter website URL bookmarking okay এরকম কিছু দিতে পারেন ধরেন আমি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলাম ধরেন আমাদের ওয়েবসাইটের ইউআরএল কী দেওয়া যায় নিউ লাইফ দরকার নাই কি দেই ওকে ওকে শ্রীফ্রেশ শ্রীফ্রেশ চৌধুরী ফেস ওকে চৌধুরী ফেসের ওয়েবসাইটটার লিঙ্কটা নিয়ে আসি এটা হচ্ছে চৌধুরী ফেস্ট এখানে নিয়ে আসি এখানে আমি চৌধুরী ফেস্টের ইউরএলটা কপি করে দিলাম ঠিক আছে এখানে একটা টাইটেল দিয়ে দিব আমি ধরেন টাইটেল কি দেওয়া যায় ধরেন এটাই দিয়ে দিলাম একটা টাইটেল আপনার বায়ার এগুলো দিয়ে দেয় এগুলো কোনো টেনশন নাই বায়ার আপনাকে দিয়ে দিবে ধরেন বেস্ট এসি সফটওয়্যার ওকে এটা কপি করে দিয়ে দিই আমি একটা টাইটেল এগুলো আপনাকে দিয়ে দেয় বায়ার এগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো কথা নাই দিয়ে দিলাম এমনি একটা টাইটেল দিয়ে দিলাম বেস্ট এসিও সফটওয়্যার টুলস এমনি একটা দিয়ে দিলাম টাইটেল উদাহরণস্বরূপ সফটওয়্যার টুলস ডেসক্রিপশন ডেসক্রিপশনও মনে করেন বায়ার আপনাকে দিয়ে দেয় এগুলো কোনো টেনশনের কিছু নেই একটা ডেসক্রিপশন অথবা আপনি একটা প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন তো যদি আপনাদের প্যারা মনে হয় তাহলে আমি একটা কাজ করি আলি এক্সপ্রেসে চলে যাই একটা প্রোডাক্ট আমি তা করে লাভ কি ওকে আলি এক্সপ্রেসে যাই আলি এক্সপ্রেস যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসি আমি ধরেন এই রিং ওকে লাইটের এই রিংটা আছে ডায়মন্ডের রিং এটা আমি চাচ্ছি যে সেল করতে এখান থেকে আমি এই প্রোডাক্টটা নিয়ে নিলাম জাস্ট প্রোডাক্টটা নিয়ে নিলাম এখান থেকে আমি এই প্রোডাক্টের ধরেন ডেসক্রিপশনটা নিব এটা হচ্ছে নিচের দিকে আমি ডেসক্রিপশনটা পাবো একটু নিচের দিকে যাই দেখি পাই কিনা ওরে বাপরে এত ওকে ধরেন এটা একটা এক্সাম্পল ডেসক্রিপশন আমি এই ডেসক্রিপশনটা নিচে দিয়ে দেই দিয়ে দিলাম এটা হচ্ছে ডেসক্রিপশন এখানে কিছু ট্যাগ দিতে পারেন এগুলো আপনাকে বায়ার দিয়ে দিবে সমস্যা নাই কোনো কিছুই আপনাকে নিতে হবে না সব কিছু কপি বেস্ট তো ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে বেস্ট এখানে কি আছে এত ক্যারেট ধরেন এটাই হচ্ছে আমার ট্যাগ বায়ার আপনাকে দিয়ে দিবে একটা ইয়ের ভিতরে এগুলো দিয়ে দিবেন আর নইলে আপনার মনের মতো করে দিতে দিতে পারেন SEO SEO software best SEO software okay কয়েকটা ট্যাগ আপনি দিয়ে দিতে পারেন এখানে দিয়ে দিলাম দিয়ে এবার যেটা করতে হবে আপনাকে সেভ করে ফেলতে হবে save save okay save save করার পর এবার এটা আপনাকে অ্যাক্টিভ করে দিতে হবে এখানে দেখে স্টার্ট টাস্ক এখন যে আপনি যে সাইন আপগুলো করাবেন সফটওয়্যারের মাধ্যমে সেটা আপনাকে করে দিবে এই সফটওয়্যারে তো এটা করার জন্য তো আপনাকে অবশ্যই স্টার্ট করতে হবে তো আমি স্টার্ট করে দিই এখানে দেখেন কাজ শুরু হয়ে যাবে এখনই জিরো পার্সেন্ট এটা এটা করতে মোটামুটি আপনার অনেকটাই সময় লাগে কিন্তু এখানে লিঙ্কটা আসা পড়বে খুব দ্রুতই আপনি দেখতেই পারবেন সব কিছু দেখেন শুরু হয়ে গেছে সাইটের কাজ দেখেন রানিং কাজ শুরু হয়ে গেছে একটু সময় লাগবে এখানে মোটামুটি একটু না বলতে ভালোই সময় লাগবে আপনার সমস্ত সাইটগুলো সাইন আপ করতেছে তারা সাইন আপ করে আপনাকে এখানে একটা শিট দিয়ে দিবে যে এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার ইউজার নেম এটাতে লগ করেন আপনি এই ওয়েবসাইটে লগ করে আপনাকে যেটা করতে হবে লগ করে আপনাকে এই সাইটগুলোতে ই করতে হবে পোস্ট করতে হবে আপনি চাইলে এখান থেকে অটোমেটিকলি পোস্ট হয়ে যাইতেছে ওইগুলো কিন্তু অটোমেটিকলি পোস্ট হয়ে যাইতেছে আপনি চাইলে ম্যানুয়ালি পোস্ট করতে পারেন তো আমি ওইটার পোস্ট নিতে চাচ্ছি না আমি চাচ্ছি যে ওইখানে যাওয়ার পরে আমি আমার মতো করে পোস্ট করব ঠিক আছে আপাতত এটা ব্যাকলিংয়ের সাইন আপ হতে থাকুক তো আমাদের অনেক সময় লাগবে ঠিক আছে একটু আসতে থাকুক ভাই আপনাদের টাইটেল তার উপরে যে ওয়েবসাইটের লিংকটা দিলেন ওটা কি মাঝবে দেওয়া লাগবে হ্যাঁ ওয়েবসাইটের লিংক দিয়ে দিবা সমস্যা নাই তো ওটার নামে হবে এটা কোনো বিষয় না আমার ওয়েবসাইট নামে ওটা বায়ারের ওয়েবসাইট থাকবে তোমার জন্য তো না ওইটা আচ্ছা। এটা তো বায়ারের ওয়েবসাইট থাকবে তাই না যেহেতু আমরা নিজেদের জন্য কাজ করতেছি না এটা ক্লায়েন্টদের জন্য এই কাজগুলো করবো তুমি চাইলে নিজেদের কাজগুলো ম্যানুয়ালি করতে পারো ওই যে ম্যানুয়ালি কাজগুলো শিখাইছি না আমরা ওগুলো ওইভাবে করতে পারো কোনো সমস্যা নাই এই দেখছো যেগুলো সাইন আপ হয়ে গেছে এবার আমি কোথায় ক্লিক করব এই যে আমার এখানে কাজ চলতেছে না ক্রিয়েট অ্যাকাউন্ট দেখো লেখা আছে রানিং দ্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ডাবল ক্লিক করবা ক্লিক করলে এখানে দেখো তোমার অ্যাকাউন্টগুলো হয়ে গেছে সেটার এখানে নাম ইউজার নেম পাসওয়ার্ড চলে আসতেছে ঠিক আছে একটার পর একটা দেখো প্রতি সেকেন্ডে একটা করে এখানে অ্যাড হয়ে যাবে দেখছো প্রতিটাই চলতেছে এখানে রেজিস্টার হইতেছে দেখছো সাকসেসফুলি এটা রানিং রেজিস্টার হয়ে যাবে কোনো সমস্যা নেই এগুলো রেজিস্টার হইতেছে ঠিক আছে একটু একটু পরে যদি আবার দেখি দেখো আবার এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক গেলে দেখছো একাই হইতেছে না তো দেখো একাই হইতেছে কিন্তু দেখছো জেনারেট হইতেছে কিভাবে পাসওয়ার্ড এবার আমরা এটাতে কিভাবে আমরা লগ ইন করবো এটা কিন্তু প্রশ্ন ঠিক আছে ধরো আমি চাচ্ছি যে উপরের ওয়েবসাইটটাতে আমি যাব তো এখানে আমি ডাবল ক্লিক করলাম ক্লিক করে লিঙ্কটা কপি করলাম দেখো কিভাবে করতে হয় লিঙ্কটা কপি করে এখানে আমি দিয়ে দিব এখানে পেস্ট করলাম আমি পেস্ট করলাম এটা হচ্ছে সাইট এবার তুমি চাইলে এই সাইটের কিন্তু ডিএপি এটাও দেখতে পারো এই এই সাইটের ডিএপি কীরকম তো আমি একটু মোজোতে চলে যাই মোজো মোজো আমি সাজেস্ট করব যে এভাবে করতে পারো ম্যানুয়ালিভাবে হয়ে যাবে এগুলো সাইট হচ্ছে প্রিমিয়াম সাইট তো করতে পারো অথবা চাইলে তুমি বা তোমরা ই করতে পারো ওই আমি যে ম্যানুয়ালগুলো শিখেছি সেগুলোও করতে পারো আমরা দুই পদ্ধতিতে কাজ করতে পারি তাতে এটাতে যদি কোনো সমস্যা না হয় সাইন আপের প্রবলেম যদি না হয় তাহলে তার কোনো সমস্যা নাই আমরা করতেই পারি তাই না হ্যালো তো এটা আমার এটা আমি মোজো এটা মোজো আমি ইনস্টল করা ছিল এবার দেখো এ সাইটের ডিএ পিএ কত এটা হচ্ছে পিএ আর এটা হচ্ছে ডিএ দেখছো ডিএ কিন্তু অনেক বেটার একটা ভালো একটা মানে এই সাইটার ডিএ পিএ দেখছো খুবই ভালো এই সাইটগুলোতে কাজ করলে কিন্তু র্যাঙ্কিং করার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে যাবে তো এবার যে আমি সাইন আপ করলাম সেটা প্রমাণ কি এখানে আমি লগিংয়ে ক্লিক করি লগিং এখানে পাসওয়ার্ড চাচ্ছে ইউজার নেম চাচ্ছে ওকে আমি পাসওয়ার্ড দিয়ে দিই আর ইউজার নেমটা দিই উপরেরটা যেহেতু আমি লগ ইন করছি এটা হচ্ছে ইউজার নেম ওকে আমি ইউজার নেমটা কপি করলাম সেমভাবে এখানে কপি করে এখানে দিলাম ইউজার নেম অ্যান্ড এটা হচ্ছে পাসওয়ার্ড এটা তো বোঝাই যাচ্ছে যে এটা অর্গ্যানিক কাজ শুধু আমি একটু সিস্টেম করে আমি এটা রবটটা সেট করে নিছি যাতে সাইন আপের প্যারাটা যেন না খাইতে হয় তো এবার সাইন আপ করে ফেলি মানে লগ ইন করে ফেললাম দেখছো লগ ইন হয়ে গেছে নামে হয়ে গেছে তার মানে কি সাইন আপের প্যারা থেকে আমরা বেঁচে গেলাম এখানে ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন হ্যান ত্যান অনেক প্রবলেম আছে এবার কি করবা কিভাবে তুমি পোস্ট করবা তো এখানে দেখো সাবমিট লেখা আছে সাবমিট তো এবার আমরা কিন্তু ধরো আমার এই প্রোডাক্টটা আমি সেল করতে চাচ্ছি তাহলে এই প্রোডাক্টের লিঙ্কটা এখান থেকে ধরো আমি এই প্রোডাক্টের এটা হচ্ছে লিঙ্ক তো এখান থেকে আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি দিয়ে দিলাম দিয়ে এবার কন্টিনিউ করি দেখি প্রোডাক্টের কোনো কিছু আসে কিনা ওকে প্রোডাক্টের লিঙ্কটা অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে আলি এক্সপ্রেস ওকে এবার টাইটেল কি টাইটেল ধরো হচ্ছে এটাই হচ্ছে টাইটেল এটাই হচ্ছে ডেসক্রিপশন ধরো এটা হচ্ছে আমি ডেসক্রিপশন এটা হচ্ছে টাইটেল একটা ই দিয়ে দিলাম হচ্ছে ধরো gold colour okay diamond okay ডায়মন্ডের একটা কিওয়ার্ড দিয়ে দিলাম এখানে ডায়মন্ড ওকে এটা কমপ্লিট মনে করো এখানে দেখছো সব কিছু চলে আসছে না টাইটেল ডেসক্রিপশন এটা উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বুঝাইতেছি এখানে তো বায়ার সব কিছু দিয়েই দিবে তো এটা হয়ে গেল এবার যেটা করবা এখান থেকে এই ক্যাপচারটা এখানে দিয়ে দিতে হবে যেমন N A M M by by P এটা কি পাম বাই ওকে ওকে সেভ করে দিলাম আমার এবার কিন্তু হয়ে গেল অ্যাকাউন্টটা দেখছো এখানে যে আমি পোস্ট করছি সেটার প্রমাণ কি এখানে কিন্তু দেখতে পারবা আবার এখানে আইসা কিন্তু সাবমিটের অপশানে ক্লিক করলো এটা দেখতে পারবা দেখছো এখানে তুমি কাজ করছো এটা প্রমাণ তো এটা এটা দিতে পারো লাইভ লিঙ্ক এবার একটা স্কিল শিট তৈরি করো ধরো স্কিল শিট হচ্ছে কি করা যায় স্কিল শিট ওকে আমি গুগলে চলে যাই বাইরকে তো বলতে হবে যে তুমি কাজটা করছো তাই না তো এখান থেকে আমি একটা ড্রাইভের একটা ড্রাইভ নিয়ে আসি ড্রাইভ ড্রাইভ থেকে এখান থেকে দেখো নিউ নিউ একটা অপশন পাবা এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখান থেকে এক্সেলটা নিবা এক্সেলে ক্লিক করলাম তো যেহেতু আমাদের ফাইবারে কাজ করতে গেলে আমাদের এগুলো জমা দিতে হয় তো এখানে যেটা করব আমি এখানে কি কি লাগে বায়ারকে কি কি জমা দিতে হয় ধরো প্রথমে আমি দিলাম হচ্ছে লং লংটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শীতটা একটু বড় করব আমি ঠিক আছে লং এখানে দিব হচ্ছে website link website sorry website link website link দিলাম এখানে দিব হচ্ছে কি স্ক্রিনশট লিঙ্ক ধরো এখানে লিখে আমি screen screen short link screenshot link তারপরে ধরো এখানে দিয়ে দিতে পারি হচ্ছে আমি লাইভ লিঙ্ক ধরো লাইভ লিঙ্ক আমি একটু বড় করে দিলাম লাইভ লিঙ্ক এটা হচ্ছে লাইভ লিঙ্ক তো এটা আমি এবার করবো কি আমি সবগুলো মেডেল করে দিব যাতে মাঝখানে থাকে তো আমি এখান থেকে আসিয়া এখানে সেন্টার করে দিলাম তো সবগুলো সেন্টার হয়ে গেলো আমি চাচ্ছি এই কলামটা একটু বড় হবে ওকে এই কলামটা আমি একটু বড় করে দিই চোদ্দ করে দিলাম চোদ্দ করে দিলাম এবার এটা আমি একটু বোল্ড করে দিব এখান থেকে বোল্ড লেখা আছে বোল্ড করে দিলাম এবং আমার এই মানে ঘরটার কালার যেন থাকে অন্যরকম তো আমি এটা একটা কালার দিয়ে দিই অথবা একটু গাঢ় দিয়ে দিই ঠিক আছে দেখতে যেন ভালো লাগে আর কি তো আমি এই কালারটাই সবসময় পছন্দ করি মানে আমার ফেভারিট কালার আর কি এটা কি পিঙ্ক কালার নাকি হ্যাঁ ভাই ওকে এখানে ধরো সিরিয়াল দিয়ে দিলাম যে কতগুলো পোস্ট করছে সেটা যেন আমি গুনতে পারি ঠিক আছে এখান থেকে দৌড়ে টান দিয়ে দিলাম তো এই একটা হ্যাঁ চাইলে আমি পিএ বসাতে পারি নো প্রবলেম তরল তরল ডিএ এখানে দিয়ে দিলাম পিএ পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি এটা দিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে এবার আমি চাইলে কিন্তু এখানে আমি এই যে ধরো আমি প্রথমে কি স্ক্রিনশট স্ক্রিনশট নেওয়ার জন্য এরকম একটা স্ক্রিনশটার একটা অ্যাপস মানে এক্সটেশন লাগবে এটা কোথায় পাবো আমরা যদি যাই লাইট শট লিখবেন এটা আপনি এখানে যদি লেখেন L I C S light sorry light shot এটা গুগলে লিখলেও আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা নাই এক্সটেশনটা এই যে লাইট শট এক্সটেশন আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা নাই দেখছেন পাতার মতো যে একটা এক্সটেশন এটা ইনস্টল করে নেবেন হয়ে যাবে ঠিক আছে আর যদি না পারেন তাহলে তো কোনো কথা নাই তাহলে আপনি যেটা করবেন এখানে যাবেন থ্রি ডট মেনুতে যাওয়ার পর এই যেখানে যাবেন থ্রি ডট মেনুতে যাওয়ার পর মোড থেকে চলে যাবেন এক্সট্রেকশন এক্সট্রেকশনে যাওয়ার পর এখানে এখানে দেখেন থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন এখান থেকে ওপেন কম ওয়েব স্টোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার একটা স্টোর আসবে এখানে লিখবেন হচ্ছে লাইট শর্ট এখানে লিখবেন L I L I G H T H T S T S H O T short এটা লিখলে হবে আপনি লাইট শট লিখতে হতে পারেন স্ক্রিনশট লিখলে হবে সমস্যা নাই দেখেন প্রথমে এটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করে অ্যাড করে ফেলবেন অ্যাড করলে এখানে চলে আসবে এখান থেকে শুধু পিনটা করে দেবেন পিন করে দিলে হয়ে যাবে আপনার এখানে দেখা যাবে তো এটা দেখাই দিলাম সমস্যা নাই তো এবার এটা আপনি নামাই নেবেন এবার আমি স্ক্রিনশটটা দিয়ে নেই ওকে এখান থেকে দিয়ে নিলাম এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট তো আমি এখান থেকে একটু মার্ক করে দেই এটা হচ্ছে আমার মার্ক যে আমি যে কাজটা করছি এটা গ্যারান্টি কি ঠিক আছে এটা দিয়ে দিলাম তো এবার আমি এটা এই যে মেঘের মতো একটা আইকন আছে এখানে আমি ক্লিক করলাম এবার আমি এটা সম্পূর্ণটা লিঙ্কটা কপি করলাম ওর উপরে জেনারেট হলো এই স্ক্রিনশট লিঙ্ক এটা আমি এখানে দিয়ে দিলাম এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম লাইভ লিঙ্ক ওকে একটু বড় করে দেই দেখতে যেন ভালো লাগে ওকে লাইভ লিঙ্ক দিয়ে দিলাম সরি স্ক্রিনশট দিয়ে দিলাম এবার আমি চাচ্ছি যে লাইভ লিঙ্কটা এটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক এখানে যদি আমি দেখতে পারি অন্য একটা ট্যাপে যাব যাওয়ার পরে দেখতে পারবো যে আসলে কিন্তু এটা লাইভ লিঙ্ক এটা এখানে ক্লিক করি দেখি লাইভ লিঙ্ক নাকি এখানে সাইন আপ করতে বলতেছে তার মানে কি সাইন আপ করতে বলতেছে যদি লাইভ লিঙ্ক ওইটা না কিন্তু সাইন আপ করলে তিনি দেখতে পারবো ঠিক আছে যেহেতু তার সাইন আপ নাই চাইলে আপনি লাইভ লিঙ্ক দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা দিয়ে দিতে পারেন এক্সাম্পল হিসাবে ঠিক আছে তো আমি দিয়ে দিলাম আর কি ও সাইন আপ করে তারপরে দেখতে পারবে যে লাইভ লাইভ লিঙ্ক নাকি অন্য কিছু তো এটা দিয়ে দিলাম এটা হলো প্রোফাইল লিঙ্ক ঠিক আছে অথবা আপনি ডাইরেক্ট আপনার প্রোফাইলের লিঙ্কও দিয়ে দিতে পারেন ধরুন প্রোফাইল লিঙ্ক তাহলে বায়ার বুঝতে পারবে যে না এটা হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক ঠিক আছে যে আপনি আসলেই কাজ করছেন এটাও দিয়ে দিতে পারেন এখানে আপনি আরেকটা ট্যাব বানায় প্রোফাইল লিঙ্ক দিতে পারেন আর অথবা লিখে দিতে পারেন অথবা profile link profile link profile profile link live link and profile link কোনো সমস্যা নাই আপনি দুইটাই একটা ইউজ করতে পারেন ধরেন আমি প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম যে আমি যে কাজ করছি এটা প্রমাণস্বরূপ এটা তো ধরেন আপনার এই ওয়েবসাইটের নাম কি এই যেখানে ডট কম পর্যন্ত আছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম এটা আপনি এখান থেকে দিয়ে দিলেন দিয়ে দিলাম ওয়েবসাইট লিঙ্ক তাহলে আমার আর কি নাজে আছে ডিএপি নাজে আছে ওকে তো ডিএপি এর জন্য আপনি মোজো একটা মোজো নামের একটা এক্সট্রেকশন পাবেন এই সেমভাবে ওইখানে দেখবেন মোস আর মোজো ওইখানে ইনস্ট এক্সট্রেকশনটা অ্যাড করে আপনাকে সাইন আপ করতে হবে এখানে চলে যাবেন মোজো মোজ লেগে ক্লিক করবেন ইন্টারে চাপ দিবেন লাভ দিলে এই ওয়েবসাইটে মূলত আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করলে আপনার এই এক্সট্রেকশনটা ফুললিভাবে কাজ করা শুরু করে দেবে এখান থেকে সাইন আপ করার অপশন থাকবে ঠিক আছে সাইন আপটা করে নেবেন এই ওয়েবসাইটে আসার পরে যেহেতু আমাদের সাইন আপ করা অ্যাকাউন্ট করা আছে তো আমার এটা আর লাগতেছে না এটা আমি দেখাচ্ছি না তো আপনি এখানে আসলেন তো আসার পরে আমার এই ওয়েবসাইটের ডিএফএ কত সেটা আমি দেখার জন্য এই ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম এবার আমি এখান থেকে মজুতে ক্লিক করব মোজো মোজো বারে এখানে দেখেন মজুতে আমি ক্লিক করছি দেখেন এবার এরকম চলে আসছে এ কত পিএ হচ্ছে তেপ্পান্ন তেপ্পান্ন তো আমি দেখাইলাম তেপ্পান্ন পিএ তেপ্পান্ন আর পিএ কত পি এ তেপ্পান্ন আর ডি হচ্ছে ছেষট্টি sixty six sixty six sixty six okay এটা আমার ডিএফএ দিয়ে দিলাম তো এই যে একটা কাজ করলাম এটুকু কাজে কোনো প্রবলেম আছে আমি আরেকটা করে দেখাবো হ্যাঁ ওকে হ্যাঁ, হ্যাঁ। ধরো দেখো আমি তখন দেখালাম কয়টা হয়েছে ওয়েবসাইট তৈরি করা মানে অ্যাকাউন্ট তৈরি করা এবার দেখো কতগুলো হয়েছে দেখছো ঠিক আছে কোনো সমস্যা নেই এবার এটা উপরেরটা দেখালাম ঠিক আছে এখনও কিন্তু দেখাইতেছে তো আমি চাচ্ছি যে এবার উপরেরটা যেহেতু দেখালাম এবার চাচ্ছি যে কোনো একটা বলো কোনটা পছন্দ সেটাই আমি করে দেখাই হ্যাঁ, এই যে এটাতে চাই নাকি কেলে হলো একটা ওকে এটা জিওতে যাই জি সিরিয়ালে এগুলো কোনো ব্যাপার না ঠিক আছে এটা আমি ক্লিক করলাম ক্লিক করে এবার আমি চলে গেলাম হচ্ছে গুগলে সেমভাবে কাজ সেম এগুলো সবগুলো ওয়েবসাইট একই ধরনের ওয়েবসাইট দেখছো এটা একটু ভিন্নতা না একটু ভিন্ন কিন্তু এটা ডিএপে কত দেখছো পঁয়ষট্টি তেপ্পান্ন তো এবার দেখো আমি স্যার লগ করি লগিংয়ে ক্লিক করলাম পাসওয়ার্ড কি আমি বুঝবো কেমনে পাসওয়ার্ড কি তো আমি এখানে চলে গেলাম একটু আমি আবার আবার ক্লিক করি সরি এটা পাসওয়ার্ড পাসওয়ার্ড সরি পাসওয়ার্ডটা আমি আবার ই করি double get okay sorry sorry sorry এই যে এখানে জ্বর হয়েছে ঠিক আছে এই কনারে বয়ে রয়েছে আমি খুঁজতে পাইতেছিলাম না ওকে এটা হচ্ছে ইউজার নেম ইউজার নেমটা ক্লিক করলাম ক্লিক করে এখানে দিয়ে দিলাম সরি দিয়ে দিলাম পেস্ট করে এবং সেকেন্ড হচ্ছে পাসওয়ার্ড এটা হচ্ছে পাসওয়ার্ড সেমভাবে পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে আনলাম এনে কীভাবে দিলাম দিয়ে সাইন আপে ক্লিক করলাম অ্যাকাউন্ট দেখছো হয়ে গেছে এখন আছে সেমভাবে দেখো সাইটগুলো একদম সিম্পল এগুলো এটা আপনি প্রোফাইল ব্যাকলিং হিসাবে ইউজ করতে পারেন পাশাপাশি কিন্তু সহজেই কিন্তু আপনি ব্যাকলিংও করে ফেলতে পারতেছেন এটা দুইটা সাইটের কাজই করতেছে তো এখানে সাবমিট করবেন যদি প্রোফাইল ব্যাকলিং হন তাহলে কী করতে হবে সেটিংসে আসতে হতো সেটিং আইসা আপনি এখান থেকে শুধু হোম পেজের এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতেন তাহলে কিন্তু প্রোফাইল ব্যাকলিং হয়ে যেত ঠিক আছে যেমন একটা দিয়ে দিলাম দিয়ে এবার সাব সেভ করে ফেললাম তাহলে এই ওয়েবসাইটটা এই এই মনে করেন ওই ডোমেনের আন্ডারে চলে গেল ঠিক আছে এই ডোমেনের আন্ডারে চলে গেল তো এবার আমি সাবমিট করি সেমভাবে সাবমিট তো এখানে লিঙ্ক চাবে ধরেন আমি একটা ইউটিউবের ভিডিও দিলাম সেমভাবে ইউটিউবের ভিডিও দেওয়ার পরে এখানে একটা টাইটেল দিয়ে দিলাম এমনি হ্যান দিয়ে সেমভাবে আপনাকে কাজগুলো করতে হবে আগের যেটা দেখেছি সেটার মতোই এবার বলেন এইটুক কাজ করতে গেলে আপনার কোনো প্রবলেম হবে কি না ঠিক আছে প্রবলেম না এটা দেখছেন ইজিভাবে কিন্তু অনেকগুলো হয়ে যাইতেছে দেখছেন অনেক ওয়েবসাইট এখানে আপনার কত লাগবে তাহলে হবে হইতেই থাকবে ঘন্টাখানি হইতে থাকবে দেখো মোটামুটি এখানে কিন্তু অনেক ওয়েবসাইট চার পাঁচশো কিন্তু হয়ে গেছে অলরেডি সাইন আপ পাঁচশো ওয়েবসাইট কিন্তু অলরেডি হয়ে গেছে তারপরে দেখো কত পার্সেন্ট হয়েছে ছয় পার্সেন্ট অনলি ছয় পার্সেন্ট আপনি কিন্তু ব্যাকলিং করতেছেন দুইবার একবার না দুইবার একবার হইতেছে ব্যাকলিং পাশাপাশি আবার আপনি এটা লগ করে আবার করতেছেন তার মানে মোটামুটি আপনি একটা একটা সাইট থেকেই কিন্তু আপনি মোটামুটি আপনি দুই হাজার তিন হাজার ব্যাকলিং করে ফেলতে পারবেন ইজিভাবে আপনাকে কোনো সাইন আপের প্যারা নিতে হবে না ঠিক আছে বিষয়টা এই ছোট্ট একটা রবোটিক কাজ আবার যদি চান বলেন যে সোশ্যাল বুক মার্কিং তো দেখলাম তাহলে আবার ওয়েব টু পয়েন্ট জিরো করবো কেমন তাহলে web two zero point zero মধ্যে আপনি ক্লিক করলেন ক্লিক করলেন এখানে একটা জেনারেট হইলে একটা ফোল্ডার এরাগুলো হচ্ছে ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিংয়ের লিস্ট ঠিক আছে চাইলে এই লিস্টগুলো নিয়ে ম্যানুয়ালিভাবে আপনি সাইন আপ করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় ধরেন এবার হয়ে গেল আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে দেখেন টাইটেল দিতে হবে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে আর ডেসক্রিপশনটার ভিতরে কি অ্যানকর টেক্সট করতে হবে ওয়েব টু পয়েন্ট জিরোর ব্যাকলিংয়ের ভিতরে অ্যানকর টেক্স করতে হবে আপনার যে ট্যাগগুলো থাকবে বা যে আপনাকে কিওয়ার্ডগুলো দিবে সেই কিওয়ার্ডগুলোর ভিতরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যানকর করে দেবেন আর এখানে টেক মানে ট্যাগ দিয়ে দেবেন হয়ে যাবে বুঝতে পারছেন যদি আপনার মনে হয় যে না এটা আমার করতে প্রবলেম হচ্ছে web two point zero blogging তাহলে আমাকে বলবেন আমি আরেকটা ক্লাস করবো এটার উপরে কাজ কিন্তু একই ঠিক আছে তো স্টার্ট করে দিলে কিন্তু কাজ শুরু হয়ে যাবে এটা কোনো বিষয় না তো আর আমি যে কতগুলো ব্যাকলিং করে ফেললাম দেখছেন কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই সাইন আপ নিয়ে কে এত নাড়াচাড়া করবে বলেন দেখেন একটা সাইটে যদি আমি ওপেন করি ধরেন সাইন আপের একটা প্যারা নেই ঠিক আছে ধরেন এই ধরেন একটা সাইট এই একটা সাইটটা আমি কপি করলাম কপি করে আমি এখানে দিয়ে দিই উদাহরণস্বরূপ দেখেন এবার কি কি লাগে রেজিস্টার করতে দেখেন কত ঝামেলা ইউজার নেম পাসওয়ার্ড এইগুলা ভেরিফাই কতগুলা সাবার আমি কিন্তু এই সময়টা আমি বেসায় ফেলতে পারতেছি আবার ভেরিফাই করতে হবে এখানে ক্রিয়েট করার পরে আবার ভেরিফাই অপশানে ক্লিক করে আবার কাজ করতে হবে আর এটা আমি কিন্তু এক ক্লিকে করে ফেললাম সফটওয়্যারের মাধ্যমে হ্যাঁ মাঝে মাঝে সমস্যা করবে আর এটা কিন্তু আমার এই সমস্যাটা হইতেছে না রোবটে কিন্তু আমার কাজটা ইজিভাবে করে দিতেছে ঠিক আছে আর এই সাইটগুলো কিন্তু একদম রিয়েল সাইট এখানে কোনো বট সাইট নেই আমি কিন্তু হাতে করতেছি এগুলো শুধু আমি সাইন আপটা করাইতেছি ওরে দিয়া মানে এই সফটওয়্যারটারে দিয়া এটাই কিন্তু আমাদের একটা টিক্স আর এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস এরকম ক্লাস আমাদের অনেক আছে ঠিক আছে সমস্যা নাই ডন্টরি আপনি যদি চান এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন আমি ওই আপনাকে এই কাজটা দিছিলাম না একটা কাজ ব্যাকলিংয়ের হ্যাঁ এই কাজগুলো কিন্তু এরকমভাবে সিম্পলি করতে হয় মানে মানে প্যারা প্যারা নিই না আমি কিন্তু এই কাজটা এইভাবে করে দিয়েছি বাইরে কিন্তু ফাইভ স্টার ফিডব্যাক দিয়ে দিয়েছি এখন থেকে আর সমস্যা নাই এখন থেকে ইজি হয়ে যাও ওকে ঠিক আছে তাহলে আমি ক্লাস স্টপ করে দিই